Campus to corporate. Hello hello hello যে যেখানে আছো সবাইকে আবারও ধন্যবাদ আমার ভিডিওতে থাকা দেখার জন্য প্রথম ভিডিও যেটা আমি তোমাদেরকে ইন্ট্রো দিয়েছিলাম দ্যাট মিনস চ্যানেল সম্বন্ধে সেখান থেকে তুমি তোমরা অবশ্যই বুঝে ফেলেছো যে অ্যাকচুয়ালি আমরা কি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি এবং কোন কোন বিষয়গুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে পরপর আসবে মজার বিষয় হলো যে আমি প্রতিটা বিষয়ে সিকোয়েন্টিয়ালি সিকোয়েন্সিয়ালি দ্যাট মিনস ধারাবাহিকভাবে একটার পর একটা আনার চেষ্টা করব এবং বাট সমস্যা হয়ে গেল যে কিছু কিছু ক্ষেত্রে হয়তো এই সিকোয়েন্স মেনটেন করা সম্ভব হবে না কারণ বাস্তব অবস্থার নিরিখে বাস্তব যে বিষয়গুলো সামনে যে সমস্ত সমস্যাগুলো চলে আসবে সেই সমস্যা নিয়ে আমাকে প্রথমে আলোচনা করতে হবে তারপরে আবার আমাদেরকে সিকোয়েন্সে ফেরত যেতে হবে তো আমাদের আজকের যে বিষয় হলো যে যে বিষয় নিয়ে আমরা আজকে কথা বলতে যাচ্ছি সে বিষয়টা হলো ভর্তি যুদ্ধ যুদ্ধ না ভর্তি যুদ্ধ চারিদিকে ভর্তি যুদ্ধ শুরু হয়ে গেছে অনেক দিন করোনার কারণে এই পরীক্ষাগুলো বন্ধ ছিল প্রায় অনেক অনেক অনেক বেশ কয়েকদিন বেশ কয়েক মাস বছর বছরেরও বেশি যাই হোক এখন ভর্তি যুদ্ধ শুরু হয়ে গেছে তো এটা কি যুদ্ধ বলা কি ঠিক হবে অবশ্যই যুদ্ধ কারণ আপনার বাসার আপনার গৃহিণী বা আপনার বাসার পাশে যে ভদ্রমহিলা হয়তো তিনি তার ক্যারেক্টারিস্টিক্স এমনই যে ওনাকে হয়তো বাসার বাইরে বা কোনো মার্কেটে নিয়ে যেতেও পেট পেতে হয়েছে যে চলেন ভাবে একটু ঘুরে আসি না যাব না ঘর কোনো এখন মেয়ের যখন পরীক্ষা শুরু হয়েছে উনি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত দৌড়াদৌড়ি শুরু করেছেন তো এখন এই যুদ্ধে স্টুডেন্ট ছাত্রছাত্রীরা যেমন অবতীর্ণ সাথে সাথে গার্জিয়ানরাও খাওয়া নাওয়া খাওয়া সব ছেড়ে দিয়ে এখন এই সময় এসে পরীক্ষার সময় এসে গার্জিয়ান এবং স্টুডেন্টরা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে এটার কি কোনো মানে আছে বলেন যুদ্ধ আমি এখন করছি কিছু কাজ করলে যুদ্ধটার আদৌ কোনো আবশ্যকতাই ছিল না প্রয়োজনই ছিল না আমার যা ধারণা যে কিছু কাজ যদি আমরা আগে থেকে করে নিতাম তাহলে গার্জিয়ানদেরকেও এভাবে দৌড়াদৌড়ি করা লাগতো না এবং কিছু জিনিস যদি আমি বুঝে ফেলতাম তাহলে স্টুডেন্টদেরকেও আজকে এইরকমভাবে সেই রাজশাহী থেকে শুরু করে চিটগং পর্যন্ত আবার কোনো কোনো ইউনিভার্সিটির এমনও নিয়ম যে উনি চান্স পাবে কি পাবে না তার সার্টিফিকেট দেখতে পরীক্ষা দেওয়া হয়ে গেছে পরীক্ষা দেওয়া শেষ সার্টিফিকেট দেখবে তিন দিন পরে তিন দিন রাজশাহীতে বসে থাকতে হবে তারপরে সার্টিফিকেট দেখবেন সার্টিফিকেট দেখার পরে ঘোষণা দেবেন তুমি হওনি চান্স পাওনি সো বিড়ম্বনার কোনো শেষ নেই এই ভর্তিযুদ্ধে আমরা অবতীর্ণ হয়ে গেছি এখন এই ভর্তিযুদ্ধ চলছে এ বিষয়ে দু চারটি কথা বলার জন্য আজকের ভিডিও আর আমি ছ ছয়টা কোশ্চেন করব তোমাদেরকে পাঁচটা ছয়টা কোশ্চেন করবো এই ছয়টা কোশ্চেনের ভিতরেই আমি যে বললাম যে এই ভর্তি যুদ্ধের কি কোনো মানে আছে আমার কাছে কোনো কোনো মানে নেই অর্থহীন একবারে নিতান্তই অর্থহীন আমার কাছে বেজলেস মনে হয় দরকার নেই প্রথম যে কোশ্চেন আমি তোমাদের কাছে উপস্থাপন করব বা বলার চেষ্টা করছি সেটা হলো তোমরা এখন পর্যন্ত কি তোমার ভবিষ্যৎ ক্যারিয়ার প্ল্যান বা গোল ঠিক করে ফেলেছো যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় সেটা কি তুমি তোমার গোল বা তোমার ভবিষ্যৎ ক্যারিয়ার যে প্ল্যান সে প্ল্যান কি তোমার ঠিক করা আছে না তুমি বিভিন্ন জায়গায় অহেতুক ছুটাছুটি করে গোল দেওয়ার চেষ্টা করছো হ্যাঁ পেয়ে পেয়ে পেয়ে গেলাম চান্স পেয়ে গেলাম হয়ে গেল একটা তো হয়ে গেল যেটা তো হয়ে গেলো সেটাতে ঠিক করবো question number one number two তোমার বাবা মা কি কখনো তোমার সাথে এ বিষয়ে কথা বলেছে যে তোমার কেরিয়ার গোল কি তুমি ঠিক করেছো বা তুমিও কি তোমার বাবা মার সাথে এগুলো নিয়ে বসেছো যে তোমার কেরিয়ার গোল কি কি হওয়া উচিত বা কি করা উচিত এটা একটু চিন্তা করে নেওয়া হয়েছে কিনা এই ঘটনাগুলো তোমার গোল যদি ঠিক হয়ে থাকে যদি তুমি তোমার গোল ঠিক করে থাকো ওকে তোমার গোল ঠিক তুমি তোমার গোল ঠিক করেছো আর ইউ প্রিপেয়ার্ড তোমার প্রিপারেশন কি যথেষ্ট ছিল এই গোল অনুযায়ী এই যে গোল যে যে গোলের কথা বলছি সেই গোল অনুযায়ী সেই গোলকে বাস্তবে রূপতে ম্যাটারলাইজ করার জন্য তোমার প্রিপারেশন কি যথেষ্ট তিন নম্বর চার নম্বর কোশ্চিন যেটা সেটা হলো তা তুমি বা তোমার বাবা মা যেই হোক না কেন ওনারা কি বা তুমি কি মনে করো যে ইউনিভার্সিটির শিক্ষা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা বা বিশ্ববিদ্যালয়ে পড়া পড়তেই হবে বা সবাইকেই বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে এর কি কোনো মানে আছে বা তোমাদের কি এরকম মনে হয় যে সবাইকে বিশ্ববিদ্যালয়েই পড়তে হবে আর কোনো জায়গা নেই পাঁচ নম্বরে একটা কথা বলি সেটা হলো কি তুমি কি মনে করো যে যে বিশ্ববিদ্যালয়ে পড়লে তোমার বাবা মার বা তোমার সমাজে অবস্থান আরও বেটার হবে এটা কি তুমি মনে করো যে বিশ্ববিদ্যালয়ে পড়লেই তোমার সমাজে অবস্থান বেটার হবে লাস্ট কোশ্চেন যদি চান্স না পাও তাহলে কি করবা এখন যদি চান্স না পাও চান্স পেলা না কি করবা আসলে এই সমস্ত ভর্তি যুদ্ধে অবতীর্ণ হওয়ার কোনো মানেই দেখি না তোমার ক্যারিয়ার প্ল্যান যদি সঠিক থাকতো এবং অ্যাজ ওয়েল অ্যাজ তুমি যদি ওয়েল প্রিপেয়ার্ড হতা ফলে এই সমস্ত ভর্তিযুদ্ধে নামার কোনো দরকারই ছিল না কারণ বিশ্ববিদ্যালয়ে কিন্তু যে সিট ক্যাপাসিটি আছে one is to forty six that means যারা পরীক্ষা দিচ্ছে এটা তো তোমাকে প্রথমেই বুঝে নিতে হবে যে one is to forty six that means এখানে একজন চান্স পাবে বাদ বাকি পঁয়তাল্লিশ জন ফর্টি ফাইভ জনের জন্য বিশ্ববিদ্যালয়ে নয় এই ধারণাটা তো আমার মনের ভিতরে নিয়ে নিতে হবে এর অর্থ মানে কি সব কি শেষ তাহলে কি সব শেষ হয়ে গেল আমার জন্য কি আর কিছু করার নেই ডোন্ট ডরি ডোন্ট ডরি কোনো চিন্তা নেই কোনো টেনশন নেই টেনশন ফ্রি সবাই পরীক্ষা দাও যা হবার হয়ে গেছে তোমার ক্যারিয়ার প্ল্যান হয়নি বা তুমি ক্যারিয়ার প্ল্যান করতে পারোনি বা তুমি তোমার যে ধরনের প্রিপারেশন তোমার নেওয়ার দরকার সে ধরনের প্রিপারেশন তুমি নিতে পারোনি তুমি আমার প্রথম ভিডিও আমি বলেছিলাম আরও কিছু বিষয় পরবর্তী ভিডিওতে আমি বলবো যে প্রিপারেশন তুমি ঠিক মতো নিতে পারোনি কিন্তু তাই বলে কি তুমি ফেলনা নাকি আজকে থেকে তোমার starting day this is the your first day তুমি আজকে থেকে শুরু করো তোমার জন্য সব কিছু আছে কোনোভাবেই এটা মনে করার কোনোই অবকাশ নেই যে তুমি চান্স পেলে না মানে তোমার জীবনটাই বৃথা হয়ে গেল কারণ সবার জন্য ইউনিভার্সিটি না আর আমাদের সাথে যারা ইউনিভার্সিটিতে পড়তে পারেনি অনেকেই আছে যারা আমাদের চাইতে পাঁচ গুণ বেশি বেতন পেয়েছে অনেকেই আছে যারা আমরা বাংলাদেশে আছি আমাদের চাইতে অনেক মানে ইউনিভার্সিটিতে পড়তে পারেনি কিন্তু তারা বিদেশে যে অনেক ভালো ভালো কাজ করছে দেশেও অনেক ভালো করছে সো ডোন্ট ওরি এ নিয়ে কোনোভাবেই কোনো মাথার ভিতরে কোনো পেন নিবে না মানে গার্জিয়ানরা গার্জিয়ানদেরকে আমি সবিনয় অনুরোধ করব আপনাদের ছেলেমেয়েদেরকে এই বিষয়ে কোনো ধরনের কর্ণপাত করবেন না পরীক্ষা দিচ্ছে দিক ক্যারিয়ার প্ল্যান হয়নি পরীক্ষা দেওয়ার পরে কি করা যাবে একটা চিন্তা করা যাবে অনেক পথ খোলা আছে সেই পথে নিশ্চয়ই আমরা আগাবো তোমরা আমার ভিডিও দেখতে থাকো কোনো ভয় নাই কোনো ভয় নেই কোনো টেনশন নেই আমরা অবশ্যই আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো তো থ্যাংক ইউ পরবর্তী ভিডিওর জন্য আগাম ওয়েলকাম সবাইকে ধন্যবাদ